So baby, uh, what do you call lion in Bengali? Obviously সিংহ Damn illiterate you are. মানে সিংহ। সবাই সিংহই জানে Singh, really? Obviously If I show you the real meaning of lion then মানে কি বলে বাংলাতে কোথা থেকে বের করবে where you can get that just watch তো যেটা বলছিলাম লাইনের মানে লাইনের মানে নট সিংহ লাইনের মানে এইটা কেন জানো লাইনের নিয়ম মানে লাইনের মানে হচ্ছে এটা কেন বলছি কিছু কিছু মানুষ নিজেকে মানে এইটা হয়েও হ্যাঁ কিছু কিছু মানুষের মানে আসল মানুষের রূপ হচ্ছে কিন্তু এইটা এইটা বাট তাদের হাব ভাব মানে এমনই বলার মতো না তারা নিজেকে লায়ন ভাবে কিন্তু তাদের স্বভাব আচরণ কিন্তু কুত্তাদের মতো যারা নিজেকে লাইন না যারা নিজেকে লাইন মনে করবে ঠিক আছে তারা কোনোদিনও কুত্তার মতো এটো ডাস্টবিনের দিকে না ছুটে যাবে না কিছু কিছু লায়ন রূপে কুত্তারা এমন আছে যারা ডাস্টবিন থেকে তুলে আনা খাবার তুলে এনে খায় হ্যাঁ কুকুররা আছে না কুকুররা যে খাবার মুখ থেকে তুলে নিজের ঘরে যখন সেগুলোকে টানাটানি করে বলি যে এগুলো বাসি খাবার খেও না বাসি খাবার খেও না কুত্তারা শোনে না কুত্তারা ভাবে আরে বলে না কুত্তাদের পেটে ঘি সহ্য হয় না সেটাই হচ্ছে আমরাও এরকম একটা কুত্তাকে অনেক মানা করেছি যেটা পচা মাংস বাসি মাংস পচা খাবার খাস না সে শোনেনি সে ভেবে যে খাসি মাল খেয়ে নি এখন ওষুধেও তো কমবে না ওষুধ খেয়েও কমবে না কুকুরদের কুকুরদের স্বভাব যেমন হয় ঠিক আছে কিছু কিছু সিংহরূপে কুত্তারা আছে যারা ভাবে I am the king I am the I am the king of the jungle বাবা মানে I am the king of the jungle মানে জাস্ট ইমাজিন তাই না হ্যাঁ সেটাই তো মানে বলে না জঙ্গলেরও তো মানে আমরা সত্যি বলে ভাষা নেই যদিও তো কিং কিং তো অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল সেটাই না না না কিং না আরে এটা বলে না যে ওই কুকুরদের কি একটা কথা আছে না আরে কুত্তা হার গলি মে খুদ কো শের সমঝতা হয় ওটাই ওটাই সেটাই হলো কথা গালিকা শের গালিকা শের তাও আমরা না তাও মানুষরা তাও কিছু কিছু সিংহরা আছে আমাদেরকে আবার কুত্তা বলে আমরা নাকি ঘেউ ঘেউ করি তাও অ্যাটলিস্ট আমরা কুত্তা তাই না আমরা তাও বাফাদার আমরা তাও বাফাদার অন্যদের মতো গাদ্দার যে মানুষের থেকে হেল্প কর হেল্প কর হেল্প কর হেল্প চেয়ে তাকেই পরে পেছনে কাটতে মারা আমরা মানুষের ভালো চেয়েছিলাম কিন্তু মানুষটা কি করলো না মানুষ না না মানুষ সিংহ সিংহ কুত্তারা কুত্তারা <laughs> ওই তো গালিকা হয়ে আমাদের সাথে ম্যাচ করতে না সিংহের গল্প তো শুনে নিলে মানে সিংহকে আমরা বাংলা কেন বলেছিলাম কুত্তা তো ডিটেলসটা তো অলরেডি জানা গেল আমিও প্রথমে রিলেট করতে পারিনি কিন্তু পরে বুঝলাম যে হ্যাঁ এটাই হচ্ছে ট্রু ফ্যাক্ট সিংহ মানে কি না না না সিংহ মানে না না তুমি একটা জিনিস বারবার ভুল করছো সেটা হচ্ছে সব সময় মানে নিজেকে সিংহ প্রুভ করতে এলে ওই বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি হ্যাঁ, এগুলো থাকে আর কি সিংহের অ্যাটিটিউডই আলাদা থাকে সিংহ হচ্ছে রাজা মানে সে আলাদাই জিনিস সিংহ হচ্ছে রাজা কিন্তু কোনোদিনও মানে এক্সপ্রেস করবে না যে সে রাজা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিন্তু কেউ কেউ আছে যে এক্সপ্রেস করতে যায় এক্সপ্রেস করে যে আমি রাজা আমি সিংহ দেখো আমাকে সিংহ কোনোদিনও না বাসি পচা মাল খাবে কিন্তু কেউ কেউ সিংহ রূপে কুত্তারা এমন আছে আর কুত্তাদের স্বভাব যেন তো ঘি সহ্য হয় কুত্তাদের পেটে তেমনি আর কুত্তাদেরও স্বভাব আছে যখন একটুখানি হ্যাঁ ওটাই হ্যাঁ সিংহ কিন্তু যাত্রার সাথে করতে যায় না ঠিক আছে তো সিংহ তার আলাদাই অ্যাটিটিউড কিন্তু কুত্তাদের দেখো কি শীত কি গ্রীষ্ম কি ভাদ্র কি আসে সবসময় পড়ে থাকে কিছু কিছু সিংহর উপরে কুত্তারা সবসময় লাগিয়ে থাকে আর মুদ্রা করে সিংহদের কোনো জন্য শুনেছো মুদ্রা না না সিংহ ঠিক আছে সার্কাসে সিংহ ঠিকই আছে সার্কাসে সিংহ ঠিকই <laughs> আছে হ্যাঁ একটা সিংহর সাথে কুকুরে কোনোদিন কুত্তি কুত্তি বন্ধুত্ব তো শুনেছো হ্যাঁ যেমন সিংহ সার্কাসে যেমন একটা সিংহ কুকুরের সাথে যেমন সার্কাস দেখায় তেমনি মুজরা করে তেমনি কিছু কিছু সিংহ আর কুত্তি একসাথে আছে মুজরা করতে প্রচন্ড পছন্দ করে এরকম এরকম করে মুজরা করে <laughs> মানে সিরিয়াসলি <laughs> আবার আমাদেরকে বলে আমরা নাকি ঘেউ ঘেউ করি থ্যাংক গড আমরা ঘেউ ঘেউ করি আমরা সিংহ রূপে কুত্তা না যে বাইরে সিংহ কিন্তু ভেতরে ঘেউ ঘেউ করে এমনই একজনের কাছে যাচ্ছে মানে মানে ওটা মানে খেয়েও মানে সে বলে না সেই মাংসতে মাংস তো থাকলে পরে তো খাবে এবার মাংসের হাড় গড় বেরিয়ে গেছে সেইগুলোকেও ধরে টানবে সেগুলোকেও ছাড়বে না গাড সাচ ডাম্বো